দিয়ে আসুন সমাবেশের মাঝখানে এসে রোহিঙ্গা মেয়েটি রাখুন আমরা কোন অপশক্তির চক্রাবানকে ভয় পাই না বন্ধুরা প্রমাণ করেছে যে শ্রমিকদেরকে ভয় দেখালে দূর দূর করে দাঁড়িয়ে দিলে তারা পালিয়ে যায় না করে তারা আজকে সমাবেশে অংশগ্রহণ করেছে গতকাল বিকাল থেকে এখানে একটি মোটর সাইকেল নিয়ে ষাট একটি সন্ত্রাসী বাহিনী মহড়া নিয়েছে নেয় নাই সমস্ত ট্রেনগুলিতে তারা দিয়ে শ্রমিকদেরকে বুঝিয়েছে তোমরা সমাবেশে যেও না বলেছে না এবং শুধু সন্ত্রাসী মহড়া না আমাদের শ্রমিকরা আরো প্রমাণ করেছে আজকে ওই অ্যানেক্স ভবনে সেখানে সকাল থেকে লাইসেন্সের বন্ড সেই লাইসেন্সের বন্ড ছাড়ার কথা বলা হয়েছে সিটি কর্পোরেশন থেকে মাইকিং করে এই কথা বলা হয়েছে বন্ধুগণ বলা হয় নাই আজকে নয় মাস পরে মে মাসে তাদের লাইসেন্স দেওয়ার কথা হঠাৎ করে আমাদের বিভাগীয় সমাবেশের দিন তাদের মনে পড়ে গেল যে আজকে সকালে তো একটু লাইসেন্স দেওয়া দরকার অর্থাৎ লাইসেন্সের মূলা সেই মূলা আপনাদেরকে ধৈর্যমেরী রাখুন আমরা কোন অপশক্তির চক্রাবানকে ভয় পাই না বন্ধুরা আজকে একদিকে লাইসেন্স আরেকদিকে সন্ত্রাসীদের বাধা চলেছে গতকাল সন্ধ্যা থেকে আমাদের শ্রমিক মানে আসার জন্য কোন মিথ্যা প্রতিশ্রুতি আমরা নেইনি আমরা বলেছি আমরা বিআরটিএ থেকে সরকারি যে নীতিমালা সেই নীতিমালা বাস্তবায়নের জন্য আমরা আন্দোলন করছি সংগ্রাম করছি এই নীতিমালা বাস্তবায়নের জন্য আমরা বিভাগীয় সমাবেশ করছি এই বিভাগীয় সমাবেশ আজকে আটটা বিভাগে হবে আজকে বরিশালে এই বিভাগীয় সমাবেশ হচ্ছে বন্ধুগণ আমরা আমাদের দাবিগুলি তুলে ধরার জন্য এই শ্রমিকরা যে একতাবদ্ধ করেছি আমরা বলেছি যে আজকে সারা বাংলাদেশের শ্রমিকরা আওয়াজ তুলবে যে চল্লিশ লাখ ব্যাটারি চালিত যানবাহনের জীবন নিয়ে ছিনিমিনি খেলা যাবে না আজকে বাংলাদেশের শ্রমিকরা আওয়াজ তুলবে যে দুই মানুষের জীবন নিয়ে দুই মানুষের জীবন রক্ষা জীবিকা রক্ষায় বেসামরিক জনিত যানবাহনের বিআরটিএ কর্তৃক পরিবহন লাইসেন্স দিতে হবে পর্যন্ত বাড়ি চায় না অনেক এমপি মেয়রদের মতো আমেরিকার বাড়ি ঘর চায় না সুইস ব্যাংকে